તમે જોઈ લો દુઈ બોયની પર રવિવાર ચડી খাই না মকে গরনি বার করে ওই যে তুমি খাই কিনে লাগা লাগি মারা মারি লসনি কোয়ানি মকলপ আমি লাগা লাগি মারা মারি Bismillahirrahmanirrahim. Sakamoke sanli maiji korinegi boli kori koe bajine saali no le mono aiti e moke gore one bar kori delani jati jata mor gore ja mor sanli maiji kori ailus mor soka upre ailus boli kori. Mu yare bekene jigi kone bana tu yare. Tu kai ne sanli maiji kori ailus je. Mu sanli maiji kori asine bana se nigi bol bajine se mu aili. সে নেবি বলবা কি নাইলুস তুই সে আনে নাই আছে এ নাকি বাইনা মোর মনসকে পটাই করি আইলা আছে কোনতে চাচি আইলা আছে মোর মনসকে পটাই করি এ নাকি দুই দুইটা করে যাই রে করি আইলাটা দুই দুইটা করে মুখে না জানি যাকে দুই দুইটা করে গেলাটাকে এ তুই দুই দুইটা করে যাই করি আইলাটা এটা কাই সৎ কথা কি কেন তোর কোচ নাই যে তুই মোকে আ সৎ কথা